তোলা বয়সের সকিনা সেরি আমার মনটা কেন করলি চুরি সত্যি কইরা বলা সেরি গো দিলাই বাড়ি কল্পনা বয়সের সকিনা সেরি আমার মনটা কেন করলি চুরি সত্যি কইরা বলা বাড়ি আমার ফুলতলা সে ফুলের মালা আটটার সময় টিকিট কাটি নয়টার সময় ধরি ভাবালের গাড়ি দশটার সময় বাড়ি বাড়ি